আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আসি কোয়ালালামপুর সিটি সেন্টারের সামনে লকডাউনের কারণে অনেক দিন এখানে আসা হয় না তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যেটি হলো মালয়েশিয়াতে totally free foundation program free foundation foundation করবেন foundation science foundation business foundation IT totally free কিভাবে এটা আশ্চর্যর বিষয় আশ্চর্য বিষয় হলেও এমন একটা সুখবর বা সুযোগ দিয়েছেন NT international university and colleges NT international university এবং এনটির যে ছয়টা কলেজ আছে যে কোনো একটা কলেজে পড়ালেখা করলেই ফাউন্ডেশন টোটালি ফ্রি তবে শর্ত আছে শর্ত হলো আপনাকে অবশ্যই ফাউন্ডেশন শেষে এনটির ছয়টা ক্যাম্পাসের যে কোনো একটা ক্যাম্পাসে আবার ব্যাচেলর কন্টিনিউ করতে হবে যখন আপনি ব্যাচেলার কন্টিনিউ করবেন তখন এনটি ইউনিভার্সিটি এবং কলেজের যে কোনো একটা শাখায় ব্যাচেলর করতে যে টিউশন ফি লাগে ওই টিউশন ফি থেকে ফাউন্ডেশনের সমস্ত টিউশন ফিকে ডিডাক্ট করে দেওয়া হবে সাপোজ আপনি ধরুন ফাউন্ডেশনে আপনি এখানে ফাউন্ডেশন করতে বিশ হাজার রিঙ্গিত খরচ হয় আপনাকে যখন ফাউন্ডেশনে ইনরোল করবেন বিশ হাজার রিঙ্গিত দিতে হবে এরপরে যখন আপনার ব্যাচেলার করবেন ব্যাচেলর ভর্তি হলে ব্যাচেলরের টিউশন ফি যদি থাকে আশি হাজার বা পঞ্চাশ হাজার বা সত্তর হাজার যে কয়টা থাকা থাকুক না কেন ব্যাচেলরের টিউশন ফি থেকে আবার এই ফাউন্ডেশনের পুরো টাকাটাকেই কেটে দেওয়া হবে অর্থাৎ ফাউন্ডেশনের টিউশন ফিটা টোটালি ফ্রি করে দেওয়া হবে সেজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এসএসসি কমপ্লিট করেছেন ও লেভেল কমপ্লিট করেছেন যারা মালয়েশিয়াতে ফাউন্ডেশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুযোগটি আপনাদেরকে আমরা নিয়ে দিতে পারবো এরপরে আপনাদের যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে লেখাপড়া বিষয়ে মালয়েশিয়া উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আমরা সদা প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি